আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে একদম আমাদের সিনেটা জেলার পুলিশ সদস্য কর্তব্যরত আল্লাহ তাদের স্মরণ করতেছি আল্লাহ তারা যে দেশের জন্য আল্লাহ এই সেবাকে কবুল করে নিয়ে আখেরাতে নাজাতের তুমি ব্যবস্থা বানায় দাও بسم الله ولا تكفرون হে আমার বান্দাগণ তোমরা যদি আমাকে দেখে আপনাদের পরিচয়টা একটু কাইন্ডলি দেবেন থ্যাংক ইউ অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আমাদের মাস থেকে যারা চলে গেছেন তাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ